বাংলাদেশ চীন বাণিজ্য বিনিময়ে পরিসংখ্যানে দেখা দিয়েছে প্রায় দশ বিলিয়ন ডলারের গরমিল চীন বলছে বাংলাদেশের সাথে গেল অর্থ বছরে তাদের বাণিজ্য হয়েছে পঁচিশ বিলিয়ন ডলারের তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলছে এই পরিমাণ পনেরো বিলিয়ন ডলার সরকারি সংস্থাগুলোর সঠিক তথ্য প্রদানে অনীহার কারণেই এমনটা ঘটছে এমন ঘটনা ঘটছে বলছে বাংলাদেশ চায়না চেম্বার এতে দুদেশের মধ্যে আস্থা সংকট ও বাণিজ্য নীতি গ্রহণে সমস্যা দেখা দিতে পারে বলে মত অর্থনৈতিক বিশ্লেষকদের বিস্তারিত জানবো মামুন আবদুল্লাহ রিপোর্ট থেকে আমদানি রপ্তানির প্রসঙ্গে সবার আগে চলে আসে চীনের নাম রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য মতে বাংলাদেশের মোট বাণিজ্যের চোদ্দ শতাংশই দেশটির সাথে যদিও দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে প্রকাশিত দুই দেশের পরিসংখ্যানে দেখা দিয়েছে বড় ধরনের গরমিল সম্প্রতি চীনের এক অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রদূত বলেন বাংলাদেশের সাথে গেল অর্থ বছরে তার দেশের বাণিজ্য প্রায় পঁচিশ বিলিয়ন বা দুই হাজার পাঁচশো কোটি তেরো লাখ ডলারের তবে ইপিবির পরিসংখ্যান বলছে এই পরিমাণ প্রায় ষোলো বিলিয়ন বা এক লাখ পঁয়ষট্টি হাজার পাঁচশো বাষট্টি কোটি dollar Bangladesh China chamber of কমার্সের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলছেন ধারাবাহিকভাবে সরকারি সংস্থাগুলোর অসহযোগিতাই গরমিলের বড় কারণ এখনই পদক্ষেপ না নিলে এই ব্যবধান বাড়তেই থাকবে সরকারি যে অথরিটিগুলো আছে তাদের কাছে তথ্যের ব্যাপারে অনুরোধ করি অনেকের কাছ থেকেই কিন্তু আমরা সময় মতো এই তথ্যগুলো পাই না এবং আমাদেরও স্ট্র্যাটেজি নিরূপণ করতে এবং আমাদের বিভিন্ন জায়গায় ন্যাশনালি ইন্টারন্যাশনালি যে প্রেজেন্টেশনগুলো হয় আমরা খুব এম্বারেসিং একটা অবস্থায় পড়ি যে সংস্থাগুলো আছেন যারা এই তথ্যগুলো সরবরাহ করেন তারা যদি এই ব্যাপারে একটা আলাদা সেল রাখেন যেখানে আপনারা সাংবাদিকরা যাবেন যেখানে ট্রেড চেম্বারগুলো যাবে যেখানে গবেষণা প্রতিষ্ঠানগুলো যাবে তথ্য বিভ্রাটে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরাও পণ্যের দাম নির্ধারণে বিপদে পড়তে হচ্ছে তাদের আর অর্থনীতিবিদদের শঙ্কা অস্বচ্ছতার কারণে মুখ ফিরিয়ে নিতে পারে বিদেশি বিনিয়োগকারীরা অর্থনৈতিক পরিকল্পনায় দেখা দেবে বিশৃঙ্খলা মাঝখানে কোনো একটা মিডিয়া আছে সে হয়তো আমার থেকে পণ্যটা কিনছে রপ্তানির ক্ষেত্রে এক ডলারে বাট সে চায়নার কাছে বিক্রি করছে ওয়ান পয়েন্ট ফাইভ ডলারে তাইলে চায়নার কাছে কিন্তু ফাইভ ডলার প্রাইস আমার জন্য প্রাইস হচ্ছে এক ডলার এই যে মাঝখানে গ্যাপটা দেখলেন টেন বিলের মাঝখানে একজন মানে মিডিয়া আছে ভুগি আছে পলিসি মেকাররা যখন পলিসি রিভাইজ করবে বাণিজ্য সম্প্রসারণ করার জন্য তখন তারা সিদ্ধান্তহীনতায় ভুগবেন স্টেট পর্যায়ে অ্যাকাউন্টিং যদি গরমিল থাকে এটাকে দেখে যদি আমার আত্মবিশ্বাস হারিয়ে যায় তাহলে যারা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নিয়ে যারা আসবেন বাংলাদেশে তারা তো আসলে একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকবেন বড় ধরনের গরমিল দেখা দিয়েছে চলতি অর্থ বছরের ছয় মাসের বাণিজ্য পরিসংখ্যানেও চায়না শুল্ক বিভাগ বাংলাদেশ ব্যাংক ও ইপিবির তথ্যের পরিসংখ্যানে পার্থক্য চারশো এক কোটি বিশ লাখ এগারো হাজার পাঁচশো বারো ডলারের